সয়েস welcome my YouTube channel unlimited tips thanks for all everyone viewers সয়েস আজকে আপনাদের এমন একটা সেটিং দেখাবো যে সেটিংটা কোনো থার্ড পার্টি অ্যাপস ছাড়া আপনি কিভাবে কয়েক সেকেন্ডের ভিতরে যে কোনো পিকচারের ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবে আপনারা জানেন অনেকেই যে কোনো জায়গায় ফটোশ্যুট করে এবং দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে সেই ব্যাকগ্রাউন্ডগুলো কীভাবে নিয়ে আসে কীভাবে এডিট করে কয়েক সেকেন্ডের ভিতরে কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া সো গাইস লেটস গো প্রথমে আমি যাব যে কোনো একটা ব্রাউজার নেবে আপনারা সে ক্রম হতে পারে ইউটিউব ব্রাউজার হতে পারে এবং গুগল ব্রাউজার হতে সো গাইজ ভিডিওটা স্কিপ না করে পুরো স্টেপ বাই স্টেপ দেখবেন এবং যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম সুন্দর সুন্দর টিপস সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন সো গাইজ এই চ্যানেলে শুধু এরকম দারুণ দারুণ টিপস দেওয়া হয় সো গাইজ আমি গুগল ব্রাউজারে যাব গুগলে গিয়ে এখানে নর্মালি লিখব remove BG R E M O V E BG এইখানে চলে এসছে এই যে এক নম্বরে রয়েছে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড এইটা সিলেক্ট করবেন সবাই সেখান থেকে আসছে এখানে দেখতে পাচ্ছ যে এখানে এসছে আপলোড ইমেজ এই যে আইকনটা এসে এই আপলোড ইমেজে ক্লিক করবে আপলোড ইমেজে ক্লিক করার পরে এখানে যে কোনো একটা ব্রাউজার এই ফটো নেবে এখানে যে কোনো পিকচার নেবে যে কোনো পিকচার নেবে যে কোনো ধরনের পিকচার নিতে হবে নর্মালি দেখানোর জন্য যে কোনো একটা পিকচার নিতে দেখো কয়েক সেকেন্ডের ভিতরে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা কেটে একদম প্রপারলিভাবে কোনো নিখুঁতভাবে কেটে দেয় কত সুন্দরভাবে কেটে দিয়ে দেখো এখানে ডাউনলোড করতে পারো এখানে যদি একটু খারাপ হয় মনে করো আর একটা ফটো নেই সিম্পলি ওই ফটোই নেই একটু দেখানোর জন্য অন্য একটা নেই ফটো হয়তো দারুণ কেটেছে আপনারা ভাবছেন এটা কাটবে না কিন্তু এটাও কাটবে দারুণভাবে এডিট করে দেবে সবাই দেখছো দারুণভাবে এডিট করে দিয়েছে কোনো রকম যদি সমস্যা হয় ধরো একটুখানি চুল বাদ গেল এখানে যে ওপরে রাইট সাইডে রয়েছে এডিট এখানে এডিট এখানে ক্লিক করতে পারে এখানে কোনোটা কেটে গেছে এখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে বা আবার কেটে নিতে পারবে সবাই যেখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারবে ব্যাকগ্রাউন্ড এমনি নর্মাল ব্যাকগ্রাউন্ড দিতে পারবে এখানে ডিএসএলআর করতে পারবে যতটা ডিএসএলআর প্রয়োজন এখান থেকে করতে পারবে প্রচুর ডিএসএলআর রয়েছে এই যে যেরকম দারুণ ডিএসএলআর এটা ডিএসএলআর অল্প ডিএসএলআর এটাও ডিএসএলআর এমনি এটা নর্মাল সবাই সেখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব আমি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি আমি প্রচুর ব্যাকগ্রাউন্ডে সেখানে এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারি নিয়ে এখানে ওপরে যে ডাউনলোড ডাউনলোড সেটিং রয়েছে নিয়ে ওপরে যে ডাউনলোড আইকন রয়েছে এই ডাউনলোড আইকনে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে সবাই বিভিন্ন ধরনের প্রচুর সুন্দর সুন্দর এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে যেরকম ব্যাকগ্রাউন্ড নিতে পারেন আপনারা দারুণ ব্যাকগ্রাউন্ড রয়েছে অবাস্তব অবাস্তব দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ড মনে করে এটা ডাউনলোড করবো আমি এখানে ডাউনলোড অলরেডি হয়ে গেছে এইবারে ডাউনলোড করার পরে আপনারা মনে করছেন এই ব্যাকগ্রাউন্ড আমি নেব না আমার অন্য ব্যাকগ্রাউন্ড রয়েছে সেক্ষেত্রে আপনার কি করবেন এই সিলেক্ট ফটো সিলেক্ট ফটোয় ক্লিক করবেন সিলেক্ট ফটোয় ক্লিক করার পরে এখানে যে ব্যাকগ্রাউন্ড আপনার পিকচার রয়েছে সেই যে ব্যাকগ্রাউন্ড যেমন ইচ্ছা ব্যাকগ্রাউন্ড আপনারা নিতে পারবেন এখান থেকে মনে করো আমি একটা ব্যাকগ্রাউন্ড নেব ব্যাকগ্রাউন্ড নিলাম এই ব্যাকগ্রাউন্ডে বসে গেল যেরকমভাবে নেবে সেরকমভাবে বসে যাবে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইজিলিভাবে নিতে পারে সো ভিডিওটা কেমন লাগলে আমার কমেন্ট সেকশানে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটি লাইক প্লিজ